ক্ষমার অযোগ্য পাপ কোনটা শিরিক বিদাত না মানুষের হক নষ্ট করা ক্ষমার অযোগ্য পাপ বলতে কিছুই নেই ক্ষমা হবে না এরকম কোনো পাপ নেই আমার কি বুঝতে পারছেন ক্ষমা হবে না এরকম কোনো পাপ নেই ক্ষমার অযোগ্য এরকম কোনো পাপ নাই তবে একটা পাপ যেটা শিরিক যদি কেউ যদি শিরিক করে মারা যায় তাহলে এটা ক্ষমার অযোগ্য কিন্তু জীবিত অবস্থায় যদি আগে শিরিক করেছে এখন বুঝতে পেরে সে তৌবা করলো তাহলে আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে শিরিকও ক্ষমার যোগ্য কিন্তু ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিন তো তবে সিরিক করে যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকানো শরীয়তে আর কোনো অপশন নেই এই জন্য কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য দোয়া করা যায় না কথা বুঝতে পারছেন দোয়া করা যাবে না তার জন্য সাদকা করা যায় না যেভাবে মারা গেছে ওইভাবে মাটি দেওয়া লাগবে কথা বুঝতে পারছেন যেভাবে মারা গেছে ওইভাবেই মাটি দিতে হবে কারণ আপনারা বলেন অনেকে প্রশ্ন করেন যে নামাজ পড়তে একটা লোক হজ করেছে মসজিদের খাদেম ছিল এ শিরিক করেছে তাই জাহান নামে যাবে যে তবুও জাহান নামে যাবে এ ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের সুপারিশও পাবে না একটু মিলিয়ে দেখেন রসদ সাল্লামের বাপের নাম কি ছিল আবদুল্লাহ মায়ের নাম কি ছিল আমিনা তারপরে দাদার নাম ছিল আব্দুল মুতালে চাষার নাম ছিল কি আবু তালে তারা কাবা ঘর তফ করত কাবা ঘর দেখাশোনা করত হজ করত ওমরা করত এরা কেউ জান্নাতে যাবে যাবে দুইশো তিন নম্বর হাদিস সহি মুসলিমে এসেছে রসুল সাল্লাহ আলাইসলামের বাপ জাহান নামে আছে এখন নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস সহি মুসলিম এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব অনুমতি চাইলাম আল্লাহ অনুমতি দিলেন না তো হজ করে লাভ নাই মসজিদ তৈরি করেও লাভ নাই নামাজ পড়েও লাভ নাই যদি আপনি শিরিক করেন সবই কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে চিন্তা করেছেন বাইতুল্লাহ কাবা ঘরের যারা হেফাজত করেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে হজ করেছে তফ করেছে এরা কোথায় আছে এখন জাহান নামে আছে আর আপনি তো মাজারের খাদেন কিসের খাদেন মাজারের খাদেন পীর ফকির তাও ম্যাংটা পীর এমন পীরের মুড়ির যে পীর সত্তর বছর কোনোদিন গোসল করেনি পেশাব করে পানি নেয়নি পায়খানা করে শুষেনি এইরকম পীরের মুড়িদ আপনি তাও আশা করেন যে জান্নাতে যাব বাংলাদেশে একটা কথা প্রচলিত